এটা কে চিনতেই পারছি কে এটা হাবিব এটা কে আচ্ছা আমার চুলের শেপে এখানে সোনিয়ার কোনো ব্যস্ত নাই এবার ওর ব্যাগের দেখো তো কোনো কালো কোনো কিছু আছে কিনা তাই না